বাবারা মেয়েকে কেন বেশি ভালোবাসে আর মেয়েরা বাবাকে কেন বেশি ভালোবাসে প্রশ্ন আছে না নাই ফিতরতন ন্যাচারালি আল্লাহ তালা একজন মেয়ের মাঝে বাবার জন্য যে ভালোবাসা দিয়েছেন বাবার জন্য যে কষ্ট অনুভব করার শক্তি দিয়েছেন এটা আল্লাহ তালা ছেলের মাঝে দেন নাই ঠিক কিনা বলা একজন মেয়ে তার বাবার কষ্ট যেই পরিমাণ বোঝে একজন মেয়ে তার বাবার স্যাক্রিফাইস যেই পরিমাণ বোঝে একজন মেয়ে তার বাবার স্ট্রাগল মেহনত কষ্ট যেই পরিমাণ বোঝে ছেলে তার চুল পরিমাণও বোঝে না and this is also scientifically proven এটা সায়েন্টিফিকলি প্রমাণিত যে মেয়ে বাবাকে বেশি ভালোবাসে বাবাও মেয়েকে ভালোবাসে ইভেন হাদিস থেকেও এটা বোঝা যায় যে আল্লাহ তালা মেয়ের হৃদয়ে বাবার জন্য অধিক ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে এবার বলেন তো নবীজির কলিজার টুকরা মেয়ের নাম কি ছিল now I am you the best example of between father and বাবা এবং মেয়ের ভালোবাসা ইসলামে কত বেশি এবং এই কত গভীর এটা আমরা হাদিস থেকেই শুনবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ফার্স্ট হাদিস একবার ফাতেমা রদিয়াল্লাহ তাআলা আনহা বসে বসে রুটি খাচ্ছিলেন বলেন তো কি খাচ্ছিলেন একটা রুটি হাতে নিয়েছেন ফাতেমার রুটিটা খেতে যাবেন মুখে নিয়েছেন আবার রুটি নামায় ফেলছেন নামানোর পরে ভাবতেস নাই হায় আমি রুটি খাচ্ছি আমার প্রিয় নাবি আমার আব্বাজান মনে হয় কিছু খান নাই সুবহানাল্লাহ পড়ে মেয়ের হৃদয় কতটা ভালোবাসা আব্বার জন্য ফাতেমার সঙ্গে সঙ্গে রুটিকে দুই টুকরো করলেন এক টুকরো নিচে খেলেন আর এক টুকরো নিয়ে আব্বার কাছে রওনা হয়ে গেলেন সুহান গিয়ে দরজা নক করলেন নবীজিও মেয়েকে কত বেশি ভালোবাসতেন জাস্ট অনুধাবন করার চেষ্টা করেন নবীর কাছে যখনই ফাতেমা আসতো নবীজি নিজে উঠে গিয়ে দরজা খুলে দিতেন শুধু এতটুকু নয় দরজা খোলার পরে ফাতেমার হাত ধরতেন হাত ধরে নিয়ে এসে নবীজি আগে ফাতেমাকে খাটে কিংবা চেয়ারে বসাতেন তারপর নবীজি ফাতেমার পাশে বসে যেতেন কত সুন্দর ভালোবাসা তো ফাতেমা রুটির টুকরা নিয়ে গেছে আব্বার কাছে প্রিয় নবীর কাছে প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ কাছে আব্বাকে বলছে আব্বা যান আপনার জন্য একটা রুটি নিয়ে আসছি আপনি কি খাবেন আব্বাজান বললেন দাও নবীজি নিয়ে খুব দ্রুত খেতে শুরু করলেন আর তার মেয়ে ফাতেমাকে বললেন হে আমার ফাতেমা কলিচার টুকরা মেয়ে আজ তিন দিন পরে আমার মুখে একটা টুকরা রুটির লোকমা ঢুকেছে আমি তিন দিন কিছু খেতে পারি নাই এর মানে হচ্ছে এই যে ফাতেমা রুটির টুকরা নিয়ে আসলেন বাবার কষ্ট বুঝতে পারলেন এটার দ্বারাই প্রমাণ একজন মেয়ে যে পরিমাণ তার বাবার কষ্ট বুঝতে পারে একজন ছেলে কিন্তু সেই পরিমাণ কষ্ট কখনো বুঝে উঠতে পারে না ঠিক কিনা বলে আর এক হাদিসে এসেছে আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার নবীজি গেলেন যাওয়ার পরে মেহমান হয়ে যখন গেলেন আবু আইয়ুব আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বকরি নবীর জন্য জবাই করে ফেললেন সুবহানাল্লাহ যখন বকরি কেটে ফেলেছেন নবী যখন খেতে যাবেন রানের যে টুকরা আছে নবীজি এক পিস রানের টুকরা কেটে নিলেন এবং বললেন জাবায়ু বানসারি আমি তো খাচ্ছি বকরির গোস্ত ঠিক আছে কিন্তু আমার মেয়ে ফাতমা মনে হয় না খেয়ে বসে আছে নবীজির হৃদয়ে ফাতেমার জন্য এ অধিক পরিমাণে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে বাবা এবং মেয়ের ভালোবাসা হচ্ছে এক অসাধারণ ভালোবাসা এই ভালোবাসা কোনো কম্পেয়ার করা যায় না কোনো তুলনা করা যায় না একজন মেয়ের বাবা যখন মারা যায় বাবা মারা যাওয়ার পরে মেয়েটা সেই বাবার ভালোবাসা ভাইয়ের মাঝে খোঁজে স্বামীর মাঝে খোঁজে একটা সময় গিয়ে সন্তানের মাঝেও খোঁজে দিন শেষে নারীটি বুঝতে পারে যে বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা পৃথিবীতে কোনো পুরুষ কখনো বাঁচতে পারবে না ঠিক কিনা বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা এই জন্য বাবার ভালোবাসাকে মূল্যায়ন করার দরকারটা আছে না নাই তাহলে এক নাম্বার মেয়ে আব্বাকে ভালোবাসে আব্বাও মেয়েকে বেশি ভালোবাসে এর কারণ ন্যাচারালি মেয়ের হৃদয় বাবার জন্য ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে একজন তিনি কে এটা আল্লাহ প্রদত্ত ভালোবাসা নাম্বার টু মেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে এই জন্য আর বাবা তার মেয়েকে এই জন্য বেশি ভালোবাসে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমি কিন্তু খুবই গভীরের কথা বলার ট্রাই করছি অবজার্ভ করে করে এটা আমি নিজে অবজার্ভ করার ট্রাই করেছি দেখবেন খেয়াল করে একজন নারী তার বাবার দিকে তাকিয়ে তার সমস্ত শখ আল্লাহকে স্যাক্রিফাইস করে ফেলে যেটা কখনো একজন পুরুষ পারে না একজন ছেলে কখনো বাবার অভাবকে বুঝতে পারে না খালি জেদ করে এইটা লাগবে ওইটা দাও এইটা দাও কিন্তু নারীরা দেখবেন খুব বিনয়ী হয় অনেক সময় নারীদের অনেক জিনিস প্রয়োজন হয় খালি বাবার অভাবের দিকে তাকিয়ে নারী তার ইচ্ছা তার শখ আল্লাহ বাবার ভালোবাসায় উৎসর্গ করে ফেলে দেয় ঠিক কিনা বলে এটা নারীর হৃদয়ে আল্লাহ তালা দিয়েছেন নারী স্যাক্রিফাইস করতে পারে নারীকে আল্লাহ তালা একটা স্যাক্রিফাইস করার মনোমাইন্ড দিয়েছেন যেটা পুরুষদের মাঝে নাই আমি আমার কথা বলছি আমার এখনো মনে আছে আমি যখন ছোট ছিলাম আমার একটা বড় বোন আছে আমার চাইতে বড় আমি দেখেছি আমি অনেক বিষয়ে জেদ করতাম বাবার কাছে দিতেই হবে মোবাইল ফোন দিতেই হবে বাইক দেওয়াই লাগবে এই শখ পূরণ করাই লাগবে কিন্তু আমি আমার বড় বোনকে দেখেছি আমি একশোটা চাইলে আমার বোন একটা চায় কারণ হচ্ছে আমি ছেলে বাবার অভাবকে বুঝতে চেষ্টা করি নাই কিন্তু আমার বোন অভাবকে বোঝার চেষ্টা করেছে এর মানে এই যে স্যাক্রিফাইস করা মনোমানসিকতা নারীদের হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে একজন তিনি কে তাই প্রিয় ভাইয়েরা নারীরা এত বেশি স্যাক্রিফাইস করে মেয়েরা এত বেশি ত্যাগ তিতিক্ষা করে তবুও নারীরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বুঝতে পারে না যে আসলে তার আসল বাড়ি কোনটা আসল ঘর কোনটা সে বুঝতে পারে না একজন মেয়ে যখন ছোট থাকে তখন সে ভাবে যায় হায় আমার বাবার বাড়ি তো আমার আসল বাড়ি এটাই তো আমার আসল ঘর যখন এই মেয়েটা আস্তে আস্তে আস্তে বড় হয় তখন তার বিয়ে হয়ে যায় তখন সে বুঝতে শুরু করে আমার আসল বাড়ি হচ্ছে শ্বশুর বাড়ি আস্তে আস্তে যখন তার সন্তান হয় বৃদ্ধ হয় স্বামী যখন মারা যায় তখন সন্তানের ঘরে আসে মনে করে এটাই তো আমার আসল বাড়ি এরকম করতে করতে হায়াতের শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে কিন্তু নারী বুঝে ওঠে না তার আসল বাড়ি কোনটা ঠিক না বলে এটা this is the life of women নারীদের জীবনটা এমন তাদের জীবনটা হচ্ছে নৌকার মতো কোথাও স্থির হয় না আর একটি বিষয় লাস্ট বলতে চাই সেটি হচ্ছে আজকাল কিছু কিছু বাবারা আছে দেখা যায় ছেলের স্বপ্নকে পূরণ করতে হাজারো স্যাক্রিফাইস করে কিন্তু তার মেয়েটা জীবনে ডাক্তার হতে চায় ভালো কিছু করতে চায় টু দ্য হালাল ওয়ে আজকালকার সমাজ ইসলাম যেই স্বাধীনতা দিয়েছে নারীকে এটাও তারা কেড়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কিনা এটা ঠিক না নারীকে ইসলাম একটা সার্টেন লেভেলে স্বাধীনতা দিয়েছে আপনি এটাকে কেড়ে নিতে পারবেন না এজন্য মেয়ের সঙ্গে আজ থেকে ভালো ব্যবহার করবেন না খারাপ ব্যবহার করবেন কক্সবাজারের ভাইদের আওয়াজ খুবই কম খারাপ ব্যবহার না ভালো ব্যবহার তাহলে আমাদের সবাইকে এই কথাগুলো মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলেই পড়না আমি মেয়েদের জীবনে যে স্বাধীনতা হয় না এটা কি আপনারা বিশ্বাস করেন সবাই হয় না আমি সেই দিন ফেসবুকে একটা পোস্ট পড়ছিলাম ওখানে লেখা আছে এক মেয়ে তার মাকে বলল আম্মা যান আচ্ছা মেয়েদের কি শখ আল্লাদের কোনো দাম নাই মেয়েদের চাহিদার কি কোনো দাম নাই আচ্ছা আম্মা যান মেয়েদের কি স্বাধীনতা বলতে কিছুই নাই তো মা বলছে এই পাগলি তুই কি বলিস তোর বয়স তো মাত্র আঠারো বিয়ে কর তারপরে স্বামীকে নিয়ে যা মন চায় তাই করবি তো মেয়েটা অপেক্ষায় থাকলো ঠিক আছে বিয়ে করলে মনে হয় অনেক কিছু করা যাবে শখ আহ্লাদ পূরণ করা যাবে বিয়ে করার পরে স্বামীকে বললো আচ্ছা স্বামী বলো তো মেয়েদের জীবনের স্বাধীনতা আসলে কোথায় শখ আহ্লাদের দামটা আসলে কোথায় স্বামী বলছে তুমি কি পাগলি তোমার এখন বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হবে তাদেরকে মানুষ করো সন্তান হলে বলবা যা মন চায় তাই করবা শখ আহ্লাদ পূরণ হবে মেয়েটি অপেক্ষা করলো তার সন্তানের জন্য সন্তান হয়ে গেল সন্তান স্টাবলিশ হয়ে গেল প্রায় সন্তানের বয়স পঁচিশ বছর একদিন মা বলল যে আমার কাছে বস ছেলে বলল আম্মা জান কি হয়েছে বলছে আচ্ছা ছেলে বলতো মায়ের স্বাধীনতা কোথায় মেয়েদের শখ আল্লাদের দান আসলে কোথায় এবার ছেলে খুব গম্ভীর মুখে বলল আম্মা তুমি কি পাগল হয়ে গিয়েছ তোমার কি বুড়ি বয়সে ভূমিতি ধরছে তুমি এখন বুড়ি মানুষ কবরে তোমার অলরেডি একবার ঢুকে গিয়েছে এখন আল্লাহ বিল্লা করো তোমার সময়টা শেষ এর মানে এটাই যে ইসলাম যে পরিমাণ স্বাধীনতা ইসলাম দিয়েছে নারীকে এর এক পয়সা পরিমাণ স্বাধীনতা আজকাল আমরা দিতে যাচ্ছি না ঠিক কিনা বলে আজকে আমরা অনেক কঠোরপন্থী হয়ে গিয়েছি তবে ইসলাম যতটুকু দিয়েছে ততটুকুই আমরা দিব রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলে পড়া আমি